বন্ধুরা hi welcome back to my channel শুভ মহাষ্টমী তো এটা আমাদের পাড়ার ঠাকুরের প্যান্ডেল দিয়ে আমি শুরু করলাম ব্লগটা ঠাকুরমশাই ইনি নেমে গেলেন আজকে ঠাকুরের ভোগ আমার মা রান্না করেছে এই যেমন মা দাঁড়িয়ে আছে লাল ব্লাউজ পরে হাতে দেখুন ভোগের থালা আমার মা এখন ঠাকুরকে ভোগ চড়াবে শুধু ঠাকুরের জন্য দুর্গা ঠাকুরের জন্য তো ঠাকুরকে ভোগটা দিয়েই এই দেখুন এখানে অনেক মিষ্টি অনেক যারা যারা মিষ্টি চড়িয়েছে তাদের জন্য ওই তাদের মিষ্টি ভগবানের জন্য এবার এখানে এইটা হয়ে যাক পুজোটা তারপর আমি আসল ঠাকুর দেখতে বেরোবো চলে এসছি প্যান্ডেল দেখতে দেখো প্রথম প্যান্ডেল আজকে বেশি কিছু মনে হয় না ঘোরা হবে তাও চেষ্টা করবো কিছু কিছু আর এটা হচ্ছে মোহাম্মদ আলী পার্ক এখানে চলে এসছি এখানে আচ্ছা। ফটো ফটো তো লালাও না তাও আমি ভিডিও করে নিয়েছি যেভাবে হোক না কেন মোবাইল আবার এইবারে নেক্সট কলেজ স্কোয়ার বাবা ওইখানে তো মানে হচ্ছিল না যেভাবে করেছি বাবা শুধু বাঁশি বাজালে লাঠি দেখালি করেছে না তো যেভাবে হোক এখানে কিন্তু কলেজ স্কোয়ারে দেখছি বন্ধুরা প্রচণ্ড লাইন প্রচণ্ড ভিড় ওই দেখুন দূরে প্যান্ডেলটা দেখা যাচ্ছে আমি জানি না আমি প্যান্ডেলের ফটো বা ভিডিও কী করে নেবো চেষ্টা করবো দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্রচন্ড লাইন ওই দেখুন প্রচন্ড লাইন প্রচন্ড ভিড় হয়েছে আমি কীভাবে ফটো ভিডিও নিচ্ছি তা আমিই জানি তো অনেকটা এগোলাম এরকম ভূত বেরিয়ে এসছে <laughs> এটা এটা ফানি করেছে ঠাকুর মন্দিরে প্যান্ডেলে ভূত বেরিয়ে এসছে এরকম <laughs> ওরে বাবা লাইন কখন শেষ হবে দাঁড়িয়ে আছে দেখা যায় মন্ডল আমি আর এর থেকে বেশি বকতে পারছি না একবারে ডাইরেক্ট মণ্ডপে যাই মণ্ডপে গিয়ে তোমাদেরকে দেখাবার ট্রাই করবো এরকম সবাই টাটা করছে ভিডিও ভিডিও নিচ্ছে বলে টাটা করছে ওয়েট করো বন্ধুরা তোমাদের দেখাচ্ছে এই দেখো অনেক কষ্টে চলে এসেছি দেখো কালারটা খুব সুন্দর দিয়েছে ইন্ডিয়ান ফ্ল্যাগের মতো দিয়েছে তাই না এই দেখো সামনাসামনি এখানেও তো তাই এখানে তো আরও সাংঘাতিক এখানে তো মানে থাকতেই দিচ্ছিল না তাও তো ঠাকুর দুর্গা ঠাকুর প্যান্ডেলের ভেতরে ছিল দূর থেকে দেখে বলে ভেঙে যাও কিছুটা এগিয়ে যাওয়ার পর বন্ধুরা তোমরা দেখতে পারবে সাইলেন্ট মিউজিক আর খুবই স্লো মোশনে আমি একটা ভিডিও নিয়েছি মানে ভিডিওটা আমি স্লো মোশন করে নিয়েছিলাম শুধুমাত্র তোমাদেরকে দুর্গা ঠাকুরের দর্শনটা দেওয়ার জন্য দেখতে থাকো এই দেখো বন্ধুরা একটা স্লো মোশন আমি নিয়েছি রেকর্ডটা কেননা এ যদি আমি ফাস্ট ফরওয়ার্ডে কেননা যেভাবে তাড়াহুড়ো করে আমরা হাঁটছিলাম না মানে আমি জানি না তোমরা তাড়াহুড়োর ঠেলা দেখতে পেতে কি নেই দেখো এখানে মানে প্রচণ্ড সুন্দর করেছে যদি ভেতরে ঢুকতে দিতে না বন্ধুরা তাহলে আমি নিতে পারতাম কিন্তু যেভাবে হোক আমি কষ্ট করে নিয়েছি এই দেখো হাত দেখাচ্ছে কি বদমাইশ লোক হ্যাঁ নিজেরা তো আগে থেকে ফটো নিয়ে নিয়েছে এটা তো স্বাভাবিক বোট ফোট লাগিয়ে সব বলছে কেউ ফটো তুলবে না ভিডিও নেবে না এনে কী বলবো দাদাগিরি সব মানে না এরা এই দেখো বন্ধুরা ছাড়ো এসব এদের সাথে মুখ নাড়িয়ে কোনো দরকার নেই দাঁড়াও দুর্গা ঠাকুরকে তোমাদেরকে একবার দর্শন করে দেখিয়ে দেবো ওই দেখো দুর্গা ঠাকুর আসছে স্লো মোশনে আশা করি এইটুকু যা দেখাতে পেরেছি তোমরা দেখতে পেরেছো কেননা এরপর আমাকে মোবাইলটা বন্ধ করতে হবে কেননা এই এত ভিড়ে নেওয়া যাচ্ছিল না এই যেইটুকু নিয়েছি এটাই মনে হয় অনেক অনেক এটা অনেক কষ্ট করে নিয়েছে বন্ধুরা তোমরা একটু জানিও বন্ধুরা যে তোমাদের মহা অষ্টমী কেমন কাটছে বা কেমন কাটলো ওফ আজকেও কম করে তাও অনেকগুলো দেখে নিলাম ভাল লাগলো বেশ দেখতে থাকো বন্ধুরা আগে অনেক কিছু রয়েছে জাস্ট দেখতে থাকো অনেক কষ্ট করে সন্দীপ পেছনে অষ্টমীর দিন বেরিয়েছি প্রচণ্ড হ্যাঁ। গরম কলেজ স্ট্রিট দেখে বেরোলাম ফটো তুলি ভিডিও নিয়েছি হ্যাঁ ব্লগে তো দেখতেই পাবেন থেকে আমাকে আটকানো বলো সন্তোষ মিত্র হ্যাঁ, হ্যাঁ, এটাই না কি হবে ও এখন বিজি বাদ দাও ও এখন অফিসে কাজ করতে এখন আমরাই মনে হয় আমি একা এবারে বন্ধুরা যাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ারে যেখানে দিল্লি ফোর্ট করেছে দেখতে থাকো বন্ধুরা throughout the food. There's the crossing. এরকম লাইন ছেড়ে দিয়েছে বন্ধুরা এটা ঢুকছি আমরা দিল্লিতে মানে কলকাতা কারণ দিল্লি বানিয়ে দিয়েছে ছিল বন্ধুরা কিন্তু এখানেও সেম অবস্থায় দেখো হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে সবাই ছাতা প্লাস্টিক সমস্ত দিয়ে রেখেছে মানে দুটো জায়গা প্রচণ্ড আমি ভিড় পেলাম প্রচণ্ড জানি না এখানে আমি কী করে ঢুকবো দেখো বন্ধুরা এটা এটাতে প্রচণ্ড আরও ভিড় দেখছি ওই দেখো বন্ধুরা দূর থেকে দেখা যাচ্ছে গেট গেটটা পেরোলে বাঁধিতে পড়বে দিল্লি কি রাজ কি রাজ বন্ধুরা মানে ফটো ভিডিও হচ্ছিল না কিভাবে কষ্ট করে যে আমি আজকে সমস্ত কিছু ব্লগ নিয়েছি যেটা একমাত্র আমি জানি কিছুক্ষণ পর বন্ধুরা দেখতে পারবেন দিল্লি মানে রেড দেখতে পারবেন ও সত্যি না সেরা করেছে সেরা দেখো গেটগুলো পর্যন্ত কত সুন্দর রিয়েলিস্টিক করেছে এইবারে দেখতে পাবো বন্ধুরা এই দেখো চলে এসছি ও দারুণ সেরা হয়েছে প্রচন্ড নড়ছে কারণ পেছন দিকে খেলা ছিল আমার জাস্ট লাভলি আমার ঠিক জায়গায় ফেস্টিভ্যালতে দারুণ প্যান্ডেল করেছে লাভলি দেখুন বন্ধুরা কি সুন্দর লাইট পাচ্ছে অসাধারণ করেছে অসাধারণ করেছে লাইট শোটা আরও অনেক ছিল ফ্রিডম ফাইটার্সের ভগৎ সিং থেকে শুরু করে অনেকের ফটো অ্যাজ লাইট এফেক্টস করে পড়তো কিন্তু সেটা তখন হয়নি এইটুকুই যা কপালে ছিল দেখতে পেরেছি কিন্তু যা দেখিয়েছে তারও দেখিয়েছে কীভাবে দেখেছেন বন্ধুরা গার্ড বলো ভলেন্টিয়ার যারা তারা মারে প্যান্ডেলটা বানিয়েছে আমি অনেক কষ্ট করে বন্ধুরা এইটুকু তুলতে পেরেছি আশা করি তোমরা দেখেছো ভালো লেগেছে এবারে ভেতরে দিচ্ছে বন্ধুরা ভেতরে ঠাকুরটা দেখো প্রচণ্ড সুন্দর যেমন প্যান্ডেল তেমনি দুর্গা ঠাকুর এই দেখো বন্ধুরা এই দেখো কি সুন্দর তাই না ফটো তুলতে পারিনি বলে ভিডিও মাধ্যমে দেখিয়ে দিলাম এই দেখো উঠেছে জগৎ মুখার্জি পার্কে দাঁড়িয়ে আছে এবারে কখন ছাড়ে দেখা যাক এবারে জগৎ মুখার্জি পার্কে বন্ধুরা চলে এসেছি একটু ডার্ক অ্যাম্বিয়েন্স কিন্তু দুর্দান্ত ভেতরটা দেখলে তো মানে মাথা খারাপ হয়ে যাবে ও এরকম মনে হচ্ছে না কি অপোজিটে বৃষ্টি হচ্ছে দারুণ ভেতরটা অপূর্ব করেছে অপূর্ব করেছে মানে প্রত্যেকটা প্যান্ডেল যতগুলো ঘুরেছে না বন্ধুরা প্রত্যেকটা লাজবাব লাজবাব করেছে প্রত্যেকবারের মতো সেম প্যান্ডেল সেম ঠাকুর কিন্তু বারবার আসতে ইচ্ছা করে জানি না কেন দেখো বন্ধুরা বাগবাজারে কী ভিড় তখনই বেজে গেছিলো সাড়ে দশটা আর দেখো সাড়ে দশটায় তখন মানে এই সময় নর্মাল দিনে বাগবাজার পুরো অন্ধকার থাকে আর এখন দেখো স্টল লাগিয়েছে আইসক্রিমের এদিকেও স্টল ওদিকেও স্টল বাবা কি ভিড় কি ভিড় এই সপ্তশী আমার বর এখানে মাথা খারাপ হয়ে গেছে সার্বজনীন এখন বাগবাজারের দিকে যাচ্ছে হ্যাঁ বাগবাজার সার্বজনীন সর্বজনীন না সার্ব আর যাই সার্ব সর্ব আরে যাই হোক সর্ব সর্ব একই একই একই তো প্যান্ডেল একই ঠাকুর একই জিনিস তাও ভিড় হয় হ্যাঁ তাও এত ভিড় কেন হয় কে জানে যাই গিয়ে দেখাচ্ছি চলে এসছি বাগবাজারে মণ্ডপে এরকম বারবার দেখতে ইচ্ছা করে বাট আমি জানি না আমার মনে কেন হচ্ছে আগের থেকে তুলনায় এবারে বাগবাজারে প্যান্ডেল মনে হয় ছোটো করেছে না সেমই লাগছে কিন্তু বুঝতে পারছি না যা করেছে করেছে কিন্তু আমার খুব ভালো লেগেছে এরপর যাবো বন্ধুরা ভেতরে ঢুকিয়ে দেখবো ঝাড়টা এই দেখো সেই ফেমাস ঝাড় ফেমাস দুর্গা ঠাকুর এইটা মানে সত্যি এটা দারুণ এটা সত্যি করে প্রচণ্ড দারুণ তোমাদেরকে আমি সামনে থেকে দেখাচ্ছি আর আমি সামনে যাই একটুখানি এই দেখো সামনে থেকে কি সুন্দর দেখুন ও জাস্ট লাভলি ফুল দাদা ফুল বলেছে ফুল আতা বলে আরে ফুল ফুল ফুল ফুল ফুল ফুল প্রচন্ড শরীর খারাপ ফাইনালি ফটো তুলতে পারলাম তাই না বলো হ্যাঁ, হ্যাঁ। এতক্ষণ পর তাই না সব শেষ হ্যাঁ, অনেক কষ্ট এবার এখন অনেক রাত হয়ে গেছে